সবাই তো লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করছেন না কমপ্লিটলি ওকে তাহলে আজকে আমরা কিছু বেসিক জিনিসগুলো জানি যাতে আমরা মোটামুটি কাজে লাগাইতে পারি এবং ক্লায়েন্টদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারি তো এর জন্য আমরা লিঙ্কডিনের সেট আপটা আমরা কমপ্লিটলি করে ফেলছি সবাই আশা করি যারা করেন নাই এখনও তারা করে নিয়েন কারো কি লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করতে কোনো প্রকার সমস্যা ছিল ওকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট হ্যাঁ এক একটা সিস্টেম এক একজনের কম্পিউটারে এক এক রকম হতে পারে সেটা বলা যাবে না ঠিক আছে কারো ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে প্যানেল কম বেশি হতে পারে না না না এমনি কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা দেখেন ফুললি সেট করে ফেলছি সব কিছুই সেট আপ আছে এখানে স্কিল মিস্কিল আছে আপনি চাইলে আপনার এখানে আরও কিছু অ্যাড করার অপশন আছে এডুকেশনগুলো দিয়ে নেবেন যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতেছেন বা আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে কিনা সেগুলো দিয়ে তারপরে কমপ্লিটলি করে ফেলবেন এবার আমরা দেখব হচ্ছে কানেকশন এবং গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন যেমন আমরা ফেসবুকে মার্কেটিং করি না ফেসবুক মার্কেটিংয়ে আমরা গ্রুপ পোস্টিং করি সেম এখানেও লিঙ্কডিংয়ের গ্রুপ রয়েছে এখানে শুধু আমরা ক্লায়েন্টদের কাজ করব না মানে ক্লায়েন্টদের কোনো সার্ভিস আমরা এই লিঙ্কডিংয়ের মার্কেটিংয়ের বা লিঙ্কডিংয়ের এখানে কোনো প্রকার প্রচার করব না আমাদের গিকগুলো আমরা প্রচার করব সেটা করব হচ্ছে আমাদের একটা লিঙ্কডিং অ্যাকাউন্টের ভিতরে আমরা ওইখানে একটা পেজ মা একটা গ্রুপ অথবা আমরা বিভিন্ন গ্রুপগুলোতে আমরা আমাদের গিকগুলো মার্কেটিং করব। সেখান থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি অথবা আমরা ডাইরেক্ট তাদেরকে এস করে আমরা কাস্টমার আনতে পারে তো এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এটা হচ্ছে লিঙ্কডিং অ্যাকাউন্ট তার আগে আরও কিছু জিনিস দেখে এখানে লিঙ্কডিং দেখেন এখন কি কি আপডেট আনছে পোস্ট অ্যান্ড জব আপনি চাইলে মানে পোস্ট জব করতে পারবেন বা এই যে আমরা যেটা বলি না জব সার্কুলার স্যারে এটা হচ্ছে এটা এখানে লার্নিং আপনি চাইলে লার্নিংয়ের ভিতরে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি বিভিন্ন বিষয় শিখতে পারবেন এখানে বলতে হচ্ছে start for my free month okay প্রথম মাস হয়তো ফ্রি দিবে কিন্তু এটা কিনতে হবে ঠিক আছে প্রথমে কিনতে হবে কিনে কাজ করতে হবে ফ্রিতে কোনো কিছু দেয় না নট ট্রাই ওকে এখানে দেখেন অনেকগুলো খুবই জনপ্রিয় জনপ্রিয় কিছু কোর্স আছে যেগুলো আপনি এখান থেকে লিঙ্কডিংয়ের মাধ্যমে শিখে অভিজ্ঞতা বা স্কিল তৈরি করতে পারেন এখানে আপনি যদি ধরেন আমার একটা কোর্স দরকার সেটা হচ্ছে ধরেন maximum your social sharing platform okay আমরা যদি এই কোর্সটা কিনতে চাই তাহলে এখানে এখানে বাই কোর্স আছে এখানে বিডিটির টাকা দিয়ে আপনাকে কোর্সগুলো কিনতে হবে এই কোর্সের মডিউলটা কীরকম আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে এখান থেকে আপনি চাইলে কোর্সগুলো করে ফেলতে পারবেন টাকা দিয়ে ঠিক আছে এই একটা নেটওয়ার্ক গেল এবার যদি আমরা আরও কিছু দেখি যেমন এখানে ইনসাইট আছে এটা বাদ দিলাম অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেনের মতো আমরা এখানে চাইলে অ্যাড ক্যাম্পেন রান করতে পারবো সেটার মাধ্যমে আমরা আমাদের কোনো পোস্ট আমরা এখানে প্রচার করতে পারবো এখানে একটা পেজ তৈরি করতে হবে ফেসবুকের মতো পেজ তৈরি করে আমাদের প্রচার করতে হবে এগুলো খুব একটা লাগে না যদি আপনার কোনো ক্লায়েন্ট যদি এটা বলে তাহলে আমাদের লিঙ্কডিংয়ের আগের যে অ্যাডভার্টাইজিংয়ের ক্লাসগুলো আছে ওগুলো একটু দেখলে হয়ে যাবে তো এটা একশোটা বায়ের ভিতরে চায় না আমি খুব আজকে তিন বছর ধরে ফ্রিলান্সিং করতেছে আমি এর মধ্যে লিঙ্কডিংয়ের বুস্টিংয়ের কোনো কাজ পাই নাই ঠিক আছে বা আমি কোনো বাইরে গোষ্ঠ পাই নাই সেই জন্য এটা আমি দেখাইতেছি না তারপরে যদি আপনারা যদি দেখেন এখানে ফাইন্ড লিডস যারা লিঙ্কডিংয়ের মাধ্যমে একদম টার্গেটেড লিড কালেক্ট করতে চান তাদের জন্য হচ্ছে এটা এই অপশনটা তাহলে আপনাকে কি করতে হবে এখান থেকে তাদের একটা সাবস্ক্রিপশন কিনতে হবে বা আপনার এই লিঙ্কডিংটা প্রিমিয়াম করে নিতে হবে তো এটা একটা আলাদা বিষয় এটা হচ্ছে গ্রুপ আপনার যতগুলো গ্রুপ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং নতুন গ্রুপটা এখান থেকে তৈরি করে নিতে পারবেন যেমন আমাদের একটা গ্রুপ আছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা আমি তৈরি করছি ঠিক আছে তো আপনি এরকম করে গ্রুপ তৈরি করতে পারেন এবং অন্য মানুষগুলোর গ্রুপে আপনি জয়েন হতে পারেন তো এবার আসি হচ্ছে সার্ভিস মার্কেট প্লেস এটা হচ্ছে আমাদের ফাইবারের মতো মার্কেট প্লেস যেখানে আপনি সার্ভিস কিনতে পারবেন দেন বিক্রি করতে পারবেন ঠিক আছে এখানে মাই প্রজেক্ট এখানে আপনি আপনার প্রজেক্টগুলো দিতে পারবেন এগুলো নিয়ে যদি চান ক্লাস হবে সমস্যা নেই এখানে আপনি আপনার গিকের মতো করে সার্ভিসগুলো দিতে পারবেন এখানে সব সব ক্যাটাগরিরই কাজ পাওয়া যায় ঠিক আছে মার্কেটিং এখানে দেখেন ফাইবারের মতো সব ধরনের কাজই এখানে আছে আপনি চাইলে এখানে আপনার সার্ভিস লঞ্চ করে ইনকাম করতে পারেন তো যাই হোক তারপরে হচ্ছে আপনার স্যালারি এখানে স্যালারি তো সবাই জানান ওইটা বাদ দিলাম তো এবার আসি হচ্ছে মাই নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক থেকে ধরেন আমি চাচ্ছি যে আমেরিকান লোকগুলোকে আমি কানেক্ট করব। তো আপনি যেটা করবেন আপনি আমেরিকান লোকদের নাম কীরকম হয় সেটা তো আপনি জানেন না ধরেন আমি এখানে লিখি ধরেন আমি সার্চ করি ধরেন রাজু আহমেদ অথবা ওকে রাজু আহমেদ দিয়ে ডিজিটাল মার্কেটিং বাদ ওকে সরি আমাদের নামই দিলাম রাজু আহমেদ ওকে দিয়ে সার্চ করলাম এখানে দেখেন আমারগুলো আসতেছে দু একটা পোস্ট দেখাচ্ছে হ্যান ত্যান আরও অন্য অন্য রাজুদের পোস্ট দেখাইতেছে তো আপনি যদি এখানে পিপলটা সিলেক্ট করে দেন তাহলে কি হবে আমার রিলেটেড যারা নাম আছে তাদের সকল মানে অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু শো করতেছে দেখছেন যারা আমার নামের আছে মানে রাজু আহমেদ নামে যারা এই লিঙ্কডিংয়ে আছে তাদের সবগুলো এখানে দেখাইতেছে এখানে অনেক চুয়াল্লিশটা পৃষ্ঠা পর্যন্ত আছে দেখাইতেছে সবগুলো দেখাইতেছে আপনি এবার লোকেশনটা সিলেক্ট করতে পারেন যেমন আপনি চাচ্ছেন ইউএসের মানুষগুলোকে কালেক্ট করতে আমার তো ইন্ডিয়া পাকিস্তানি মানে যারা কাজ করে মানে সার্ভিস সেল করে তাদের তো দরকার নাই যারা সার্ভিস কিনে তাদের দরকার আমাদের তাহলে আমরা কি করব আমরা এখান থেকে ফাইন্ড আউট করব লোকেশন লোকেশনটা দিয়ে দিব হচ্ছে ধরেন ইউএসএ তাহলে আমি লিখলাম হচ্ছে ইউএসএ ইউএসএ বা ইউনাইটেড স্টেটস একটা দিয়ে দিলাম তারপরে আবার দিতে পারেন হচ্ছে ধরেন কানাডা তাহলে কানাডা লেখেন কানাডা ওকে কানাডা লেখলাম কানাডার লোকেশন আসলো তার মানে দুইটা সেট করলাম বা আরও চাইলে আপনি যে যে কান্ট্রির সাথে আপনি চান সেগুলো কান্ট্রি এখান থেকে অ্যাড করে নিতে পারেন তাহলে আমি কী করলাম শো ডিটেলস শো রেজাল্টে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে যত ওই দেশের বাসিন্দা আছে বা আমার নামে যারা ইউনাইটেড স্টেজে আছে লোকেশনে তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করতেছে আমি চাইলে কি এখান থেকে কানেক্ট করতে পারবো আমি চাচ্ছি না যে আমাদের নামগুলো তো এগুলো বাঙালি হয় বেশিরভাগ খুব কম কানাডাতে আমার নামের লোক পাওয়া যাবে এখন আপনি কি করে নামগুলো ফাইন্ড করবেন তো আপনি এখানে লিখতে পারেন ফেক নেম জেনারেটার অথবা ফেক নেম জেনারেটার লিখলে হয়ে যাবে আপনি নাম পাওয়ার জন্য আইডিয়া নাম নামের আইডিয়া পাওয়ার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন দেখি আমরা আমাদের এটা কাজে লাগে কি না যদি কাজে লাগে তাহলে তো আমাদের বেটার হইলো তাহলে আমাদের নাম চিন্তা করার কোনো দরকার নাই ধরেন ইউনাইটেড স্টেটস লোকেশন সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওর জেন্ডারটা র্যান্ডম না দিয়ে ধরেন মেল দিয়ে দিই ওকে আপনি চাইলে ফিমেলটা সিলেক্ট করতে পারেন ধরেন জেনারেট করে দিই দেখি ভালো করে নাম পাই কেন ধরেন একটা নাম পাইছি দেখি এই নামে আমরা কোনো ইউনাইটেড স্টেজের ভালো কোনো প্রোফাইল পাই কিনা ধরেন আমি এই নামটা সিলেক্ট করে দিলাম দেখি ওকে নাম সিলেক্ট করে দিলাম এবার দেখেন লোকেশন আমি দিছি দুইটা পিপল সিলেক্ট করে দিছি এবার দেখেন এখানে দেখেন এরকম নাম কিন্তু আমি মোটামুটি অনেকগুলো পেয়ে গেলাম কমিশন সেলস পজিশ পোস্টিং অনটেড হয়তো এগুলো অ্যামাজনে অ্যাফিলিয়েট করতেছে তো এখানে লোকেশন কি এখানে তিনি ডেভেলপার স্ট্র্যাটাজিতে আছে তো আপনি এদেরকে আপনি টার্গেট করতে পারেন অথবা এরকম নাম আপনি শর্ট নামও পেতে পারেন ধরেন এটা হতে নাম হতে পারে ধরেন এই নামটা আমি সার্চ করি ওকে আপনি এরকম করে আপনি দুই সেকেন্ড পর পর যদি রিপ্লেস করেন আবার নতুন আরেকটা নাম আসবে আপনি এখান থেকে নামগুলো সিলেক্ট করে করে আপনি কিন্তু তাদেরকে ফাইন্ড করতে পারেন দেখেন এখানে মোটামুটি আরও অনেকগুলো এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এটা ইউনাইটেড স্টেটসের লোক বা কানাডিয়ান একটা লোক তো আমি এখান থেকে তাদের কি করব কানেক্ট করে ফেলবো তো স্যান্ড করে ফেলবেন স্যান্ড কানেক্ট হয়ে গেল কানেক্ট করে ফেলেন সবগুলো মোটামুটি বিশটা করে করবেন ডেইলি এগুলো হচ্ছে রিয়েল মেম্বার ঠিক আছে বেশি করেন না তাহলে অ্যাকাউন্ট চলে যেতে পারে দেখেন কত লোক আছে এরকম করে আপনি চাইলে হাজার হাজার কিন্তু কানেক্ট করে ফেলতে পারেন কিন্তু একদিনে অতিরিক্ত করবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়বে তো আমাদের এই একটা সিস্টেম চলে গেল এবার আমরা দেখব হচ্ছে আমাদের তাহলে কি কারো কোনো সমস্যা হবে বা আমেরিকা কানাডার লোকদের খুঁজে বের করার কানেক্ট কানেক্ট করার অপশন মানে ফ্রেন্ড বানানোর বা তাদেরকে খুঁজে বের করতে কোনো প্রকার প্রবলেম হবে কারো ওকে এভাবে আপনারা কানেক্ট করতে পারেন তাদের সাথে কানেক্ট করে এবার যারা আপনার সাথে অ্যাপ অ্যাড হবে আপনি এখান থেকে মাই নেটওয়ার্কে দেখতে পারবেন এখানে কানেক্ট যারা আপনাকে কানেক্ট হবে তাদের লিডগুলো আপনি এখান থেকে আশা করি দেখতে পারবেন এখানেই দেখাবে যে আপনি কতগুলো গ্রুপে অ্যাড হয়েছেন সবগুলো আপনি দেখতে পারবেন কানেক্টে তাদের সাথে আপনি যারা যারা কানেক্ট হবে যেহেতু আমার এখন কোনো কানেক্ট নাই কেউ যদি আপনি কারো যদি লিঙ্কডিং থাকে আমার অ্যাকাউন্টটা আপনি একটু ফলো করেন আমি একটু দেখায় দিই ধরেন এখানে হচ্ছে আমি যেহেতু নতুন খুলছি এটা আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে আমাকেই করেন একটু কানেক্ট করে নেন জুমের চ্যাটবক্সের লিঙ্কটা দিছি আমাকে কেউ কানেক্ট করেন তাহলে আপনাদের বোঝানোর জন্য একটু সুবিধা হবে আমার কেউ কানেক্ট করছেন কেউ কি নাই আচ্ছা আপনাদের ছোট্ট একটা কাজ দিলাম আপনারা কেউ করতেছেন না তাহলে হবে আমার লিঙ্কটা কি পান নাই ওকে কানেক্ট করেন একটু তাড়াতাড়ি করেন না মনে হয় বৃষ্টি আসবে কারেন্ট চলে যেতে পারে ওকে ওকে আমি যখন অ্যাকসেপ্ট করব তারা যেমন অ্যাকসেপ্ট করবে তখন আমার এই কানেক্টেড ইলেকট্রনে অ্যাড হয়ে যাবে ঠিক আছে একটা কানেক্ট হয়ে গেছে এরকম করে সবগুলো কানেক্ট আপনি এখান থেকে দেখতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যে এইভাবে দেখতে পারবেন তাদের লিস্টগুলো আপনি দেখতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে এখনও আপনাকে মেসেজ করতে পারবো আপনার যতগুলো কানেক্ট হবে সবগুলো আপনি এইভাবে মেসেজ করবেন তাদেরকে আপনার বিজনেস সম্পর্কে বলবেন আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যখন করবেন আরেকটু যতটা চান যতটা পারেন আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা খুবই প্রফেশনাল করবেন তো একটা হয়ে গেল আমাদের কানেকশনের অপশনটা আশা করি বুঝতে পারছেন এবার চলে যাই আমরা দরের আমরা কাজ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এসিও e নিয়ে এবং আদার্স ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সামনে কাজ করব তাহলে আমাদের কোনগুলো গ্রুপে আমাদের অ্যাড হতে হবে আমাদের অবশ্যই তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি তার মানে ডিজিটাল মার্কেটিংয়ের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোতে আপনি জয়েন হতে পারেন হয়তো সেটা হতে পারে এসিও ডিজিটাল মার্কেটিং তাহলে আমি লিখি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপগুলোতে আমি জয়েন হব তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম সার্চ করে এবার আমি চাচ্ছি যে আমি চাচ্ছি গ্রুপগুলোতে জয়েন হব তো ওইখানে একটা পোস্ট করলে যেন ওয়ান মিলিয়ন একদম রিয়েল পার্সন যেন আমার গিকটা বা আমার সার্ভিসটা দেখতে পারে তো আপনি যেটা করবেন এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে নেবেন ফাইন্ড করে নেবেন করে দেখেন প্রথম যে গ্রুপটা আছে সেটা সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের টু মিলিয়নের মেম্বারের গ্রুপ আছে এখানে টু মিলিয়ন মানুষ এখানে অ্যাক্টিভ আছে বা এখানে থাকে তো আমি যদি এই গ্রুপগুলোতে একটা পোস্ট করি যদি বাই চান্স অথবা আপনার গিক মানে পোস্টটা যদি খুবই অ্যাট্রাকটিভ হয় আপনি যদি ভালোভাবে পোস্ট করতে পারেন তাহলে কিন্তু এখানে খুবই অ্যাপ্রুভ করবে অ্যাডমিনরা যদি অ্যাপ্রুভ করে ফেলে বুঝেন আপনার এখান থেকে কী পরিমাণ সেল হতে পারে তো আমি জয়নে ক্লিক করে দিলাম জয়নে ক্লিক করে ধরেন এখানে কি আছে এখানে এ লোকটা হচ্ছে ওনার এগুলো হচ্ছে ম্যানেজার তারপরে এগুলো হচ্ছে আপনার ক্যাম্পেইন ম্যানেজার আরও অনেক কিছু আছে যারা এই এটার সাথে যুক্ত আছে তাদেরকে আপনি ফলো করবেন ফলো করলে কি হবে তারা আপনাকে যতটা সম্ভব আপনাকে অ্যাড করে নেবে অ্যাড করে নিলে আপনার ওই গ্রুপে মনে করেন ওই গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন হয়তো তারা আপনার এই ফলোর কারণে আপনাকে অ্যাড করতে পারে এই একটা গেল এরপরে ধরেন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অনেকগুলো গ্রুপ থাকবে আপনি অনেকগুলো গ্রুপে চাবেন আপনি টোটাল একশো প্লাস গ্রুপে অ্যাড হতে পারবেন একশো গ্রুপে অ্যাড হলে এনাফ একশোটা গ্রুপে অ্যাড হবেন এরকম দেখেন অভাব নাই গ্রুপ দেখছেন গ্রুপের অভাব নাই একশো প্লাস গ্রুপ আছে আপনি এই গ্রুপ যতগুলো মেম্বার বেশি সেগুলো গ্রুপে আপনি জয়েন হবেন তো এই যে একটা আছে অ্যাফিলেট গ্রুপ ডিজিটাল মার্কেটিং এইগুলো গ্রুপে জয়েন হয়ে যান ওইখানে জয়েন হয়ে আপনি পোস্ট করবেন পোস্ট না করতে পারলে কমেন্ট করবেন কমেন্টিং করবেন ওকে তো এবার গেল আবার ধরেন এখন ডিজিটাল মার্কেটিং দিলাম তো ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন এখানে লিখবেন হচ্ছে এসিও এসিও e এসি লিখে ইন্টার সার্ভিস অথবা এসি সার্ভিস যে কোনো একটা লিখলে হবে অথবা এসি স্পেশালিস্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনি যেটা করবেন গ্রুপটা সিলেক্ট করে দেবেন ওকে দেখি এখানে কান ই সিলেক্ট করা আছে SEO okay service group okay groups এখানে দেখেন এসিওর যতগুলো গ্রুপ আছে এখানে দেখেন এই একটা আছে আর যতগুলো আছে মোটামুটি সবগুলো ছোট ছোট যেগুলো বড় বড় সেগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন অথবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা আরও অনেক আছে শুধু আমি এসিও দিয়ে দিই সার্ভিসটা না দিয়ে শুধু এসিওটা দিয়ে দিই গ্রুপ আছে কিনা filter okay SEO job digital okay এখানে দেখেন অনেকগুলো এসি এক্সপার্ট অনেকগুলো গ্রুপ আছে এখানে আপনি সেমভাবে জয়েন হয়ে যাবেন সেমভাবে জয়েন হয়ে কাজগুলো করে ফেলবেন তো এভাবে জয়েনগুলো হয়ে যাবেন জয়েন হলে আপনি দেখতে পারবেন কোথায় এখানে চলে আসবেন নেটওয়ার্কে নেটওয়ার্ক থেকে যে যে গ্রুপগুলোতে আপনি জয়েন হয়েছেন সে সেই গ্রুপগুলো আপনি এইখানে লিস্টগুলো পেয়ে যাবেন তো আমি চাচ্ছি ধরেন ফেসবুকের মতো করে বা আমি আমি চাচ্ছি এরকম একটা ওরা যেমন করছে না ডিজিটাল মার্কেটিংয়ের লোকগুলো এক জায়গায় কালেক্ট করে রাখছে বা এসিওর গ্রুপগুলো তৈরি করছে এক জায়গায় লোকগুলো রাখছে আমি চাচ্ছি এরকম একটা গ্রুপ তৈরি করতে তাহলে সেটা কিভাবে করব আমি নেটওয়ার্কে চলে আসব আসার পরে এখানে দেখেন লেখা আছে গ্রুপ গ্রুপ লেখা আছে এই গ্রুপে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ গ্রুপ এখানে আপনি ক্রিয়েট এ ক্লিক গ্রুপে ক্লিক করবেন এখানে থেকে আমি ধরেন আমার একটা খুলি তাহলে আমার নামে একটা খুলি ফেসবুক ফেসবুকে চলে যাই ওকে দেখি এখানে আমার কয়টা পেজ আছে ব্যাপার না আমি এখানে আমাদের পেজটাকে আমি বের করি আমি চাচ্ছি এই নামে আমার এই পেজের মতো করে আমি একটা ই করব। আমার ফেসবুকের এই পেজের নামে একটা আমি গ্রুপ তৈরি করবো লিঙ্কডিংয়ে তো এখানে যেরকম আছে বাইডফল এরকমই রাখবে ছবিটা আমি একটু প্রফেশনাল ছবি দিব আমার এটা যদি প্রফেশনাল ছবি না তো এখান থেকে আমি গ্রুপে চলে আসলাম এখানে আমি নামটা সিলেক্ট করে দিলাম এটার নাম হচ্ছে গ্রুপ নেম এখানে গ্রুপ নেম দিয়ে দিলেন আপনি একটা ডেসক্রিপশন চাবে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন আমি দেখি এখান থেকে ডেসক্রিপশনটা আমার কোনো ডেসক্রিপশন লেখছি কিনা আগের ওকে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন তো আমি এটা হচ্ছে ডেসক্রিপশনটা আমি ডেসক্রিপশনের এখানে দিয়ে দিলাম তো আরও চাইলে এটা বড় করবেন বড় করে এখানে এখানে এই এটা আমরা যে যেমন ক্যাটাগরি দিই না এখানে আমরা চাচ্ছি এটা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং তো এটা থাক আপনার এটা যদিও এটা ইনস্টিটিউটের নামে এটা এখানে ইনস্টিটিউট নামে কোনো ক্যাটাগরি নাই সার্চ করলেও পাওয়া যায় না আমি এটা চেক করছি আপাতত আমি কয়েকটা দিয়ে রাখলাম ধরেন এমনি দিয়ে রাখলাম অ্যানিমেশন এটাও পারি সমস্যা নেই লোকেশন দিয়ে দিলাম হচ্ছে ধরেন বাংলাদেশ বাংলাদেশ টাঙ্গাইল ওকে বাবুর টাঙ্গাইল দিয়ে দিই ওকে টাঙ্গাইল ডিভিশন আপনার ঠিকানাটা দিয়ে দেবেন গ্রুলসের গ্রুপের একটা রুলস থাকে যেমন আপনি একটা রুলস লিখে দিতে পারেন আমি শুধু ইয়েস দিয়ে কেটে বললাম লিস্টিংগুলো যেরকম আছে এরকমই থাক অ্যালাউ করে দিবেন যদি চান সবগুলো আমি চাচ্ছি এটাও অ্যালাউ থাকবে আমি ক্রিয়েট করে ফেলি ক্রিয়েট গ্রুপটা গ্রুপটা ক্রিয়েট করি ওকে আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ হয়ে গেল এবার আমার এখানে কিছু জিনিস চাচ্ছে এখানে ছবি চাচ্ছে সেমভাবে পেজে একটা পেজের ভিতরে যা যা সেট করতে লাগে এখানে সেম ধরেন এখানে আমি চাচ্ছি যে আপলোড একটা একটা লোগো সিস্টেম করে একটা ফটো দিতে হবে আমি একটা ফটো দিই ওকে আমার কম্পিউটার থেকে একটা ফটো নিয়ে আসি আছে কি না ওকে আছে তো এই ফটোটা দিয়ে দিলাম এবার আমি একটা কভার দিয়ে দিই ওকে এটা নিচের দিকে আসি একটু নিচের দিকে এটা নিচের দিকে আসে না কেন ওকে হোয়াইট একটু সময় লাগতেছে কেন এটা নিচের দিকে আসতেছে না মনে হয় হ্যাঁ হয়ে গেছে কিছুটা সময় লাগবে ওকে এবার আসছে দেখেন এবার আসছে এতক্ষণ কষ্ট করলাম আসলো না এবার অ্যাপ্লাই করে দিলাম ওরে বাপরে কতগুলো কি অবস্থা ওকে এবার আমি একটা কভার দিয়ে দেই কভারের সাইজটা এখানে বলে দিছে কত থেকে কত হবে আমার যেহেতু আমার একটা কভার তৈরি করা আছে আমি সেটা দিয়ে দিব আমার এখন কভার তৈরি করার সময় নাই আপনি যদি যান ফেস লিঙ্কডিং ক্যানভাতে যা লিখবেন লিঙ্কডিং গ্রুপ কভার লিখলেই পেয়ে যাবেন আমি এটাই দিয়ে দিলাম আপাতত দিয়ে এবার নিচের দিকে আসি অ্যাপ্লাই করে দিলাম তাহলে আমার গ্রুপটা মোটামুটি complete yes listing okay save আপনি চাইলে এখান থেকে গ্রুপটা ডিলেটও করে দিতে পারবেন ঠিক আছে লেখা আছে গ্রুপ ডিলেট তো আমি চাচ্ছি না ডিলেট করতে আমি চাচ্ছি যে এটা তৈরি করতে একটু রিপ্লেস করি কারণ হচ্ছে এখানে দেখেন অনেকগুলো গুগল ট্রান্সলেটের আইকন চলে আসছে তার মানে এটা হ্যাং হয়ে গেছে পেজটা ওকে এখানে আপনি চাইলে আরেকটু আপডেট করে নিতে পারেন এখানে আপনি পোস্ট করতে পারবেন আপনার মনের মতো করে যা খুশি তাই করতে পারবেন এখান থেকে এডিট গ্রুপ আপনি গ্রুপে সব কিছু এডিট করতে পারবেন লোকেশন এখানে সব কিছু আপনি ই করে নিতে পারবেন কন্টেন্ট কেউ চাইলে এখানে কারো অ্যাডমিন বানিয়ে দিতে পারেন এখানে ফেসবুকের মধ্যে সব কিছু এখানে আছে ইনভাইট ব্লগ রিকোয়েস্ট অ্যাডমিন এগুলো পড়লেই বুঝতে পারবেন তো লোকেশন তো এটা আমাদের আপাতত থাক এরকমই আমাদের চাইলে একটা গ্রুপ তৈরি করে ফেলছি এবার এখানে কিছু জিনিস আছে নেক্সট ইন এটাও আমি কেটে দিই ক্রিয়েট ওয়েলকাম পোস্ট এটাও লাগবে না আমাদের তো আমার কোনো ক্রিয়েট করার দরকার নেই আমি আপাতত একটা গ্রুপ তৈরি করে বেরিয়ে পড়ি এখান থেকে আমার অত কিছু দরকার নাই যদি আপনি যদি গ্রুপের আইডিয়া নিতে চান তাহলে অন্যের গ্রুপ দেখে আইডিয়াগুলো নিয়ে সেটার উপর বেস করে তৈরি করতে পারেন আমি শুধু দেখাইলাম যে গ্রুপ কীভাবে তৈরি করতে হয় তো এখানে সেট একটা বিশাল একটা কাহিনী আছে তো দেখেন আমার এখানে লেখা আছে কি দুইটা গ্রুপে অ্যাড আছে গ্রুপ তৈরি করা আছে তো দেখেন আমার এখানে দুইটা গ্রুপই দেওয়া আছে তো এইভাবে হচ্ছে গ্রুপের কাজ এবার আপনি আমাদের দুইটা জিনিসগুলো একটা হচ্ছে কানেক্ট করা এবং গ্রুপগুলোতে অ্যাড হওয়া এবং একটা গ্রুপ তৈরি করা তো এখানে মোটামুটি আমরা তিনটা বিষয় শিখে ফেলছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিঙ্কডিন থেকে আমরা কিভাবে পোস্ট করতে পারি সবাই তো পোস্ট সবাই করতে পারবেন তা এখানে একটু ব্যতিক্রম কিছু নাই সেমভাবে পোস্ট করতে হবে এখানে দেখেন কিছু জিনিস আছে এখানে আর্টিকেল রাইটিং করতে পারেন ইভেন্ট তৈরি করতে পারবেন ফটো ভিডিও আপলোড করতে পারবেন তো আমি চাচ্ছি যে একটা পোস্ট করব আমার এই প্রোফাইলের ভিতরে আপনার কাজ সম্পর্কে এটা বদল থাক আমি ধরেন একটা ফটো নিয়ে আসি আমি দেখি কোন ফটোটা নেওয়া যায় আমার পেজে যাই যাই একটা ফটো নিয়ে আসি একটা ডেসক্রিপশন নিয়ে আসি ওকে এই এই ডেসক্রিপশনটা এই ফটোটা আমি নেই যদিও লিঙ্কডিংয়ের পোস্টের একটা সাইজ থাকে আমি আপাতত এটাই নিলাম সেভ এবার ধরেন আমি এটা একটা ডেসক্রিপশন ধরেন বায়ারে আপনাকে একটা ডেসক্রিপশন দিবে সেটার উপর বেস করে ধরেন পারবেন ওকে একটু দিয়ে দিলাম এবার আমি আসবো পোস্ট করার এখানে আমি একটা ফটো পোস্ট করব এখানে ফটোতে ক্লিক করি এটা হচ্ছে আমার ফটো এবার আমি এখানে ডান করে ফেলি ডান এবার আমি এখানে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিবেন হ্যাশট্যাগ এখানে হ্যাশট্যাগের খেলা আপনি চলে যাবেন হচ্ছে এখানে লিখবেন হ্যাশট্যাগ জেনারেটার হ্যাশট্যাগ এখানে সেম ফেসবুক ইনস্টাগ্রামের ব্যতিক্রম কিছু নাই হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটার আমি যাই দেখি ভালো কোনো হ্যাশট্যাগ জেনারেটারের ওয়েবসাইট পাই কিনা এই যে এটা আমি সবসময় ইউজ করি এখানে চলে আসি ওকে এটা মোটামুটি ভালো আছে আপনি এটা ইউজ করতে পারেন আরেকটা আছে দেখি সেটা এটা কিনা হ্যাশট্যাগ জার্ড নেট এটা না ম্যানেজ জেনারেট হ্যাশট্যাগ এটাও না এখানে পাওয়াই টাফ হ্যাশট্যাগ ওকে এটা পাওয়া একটু টাফ হবে আমায় আমি যেহেতু ইয়েতে আছি ইয়াহুতে আছি আমি একটু মজিলাতে ক্রমতে যাই ক্রমতে গেলে আমি তাড়াতাড়ি পাইব তো আমি এখান থেকে সরি আমি আবার মিস্টেক করছি আমি মতে যাই ওকে এখান থেকে লিখবো hashtag generator hashtag generator hashtag generator লেখার পরে দেখি এখানে অনেকগুলো বের হচ্ছে আমি দেখি এটাতে দেখি পাই কিনা প্রথমটা সেকেন্ডটা ওকে এটা হলো ফটো থেকে হ্যাশট্যাগ বের করা এটা আমাদের এখন লাগবে না এটাও না এই যে কিওয়ার্ড টুলস ডট আইও এটা খুব ভালো এটা আপনি ইউজ করতে পারেন ধরি এখানে ইনস্টাগ্রাম টুইটার এখানে কিছু আছে গুগল তো আমি চাচ্ছি এখানে লিঙ্কডিংয়ের তা পাওয়া যাইতেছে না ওকে তো আমি লিঙ্কডিংয়ের তা আপাতত কিছু এখান থেকে ই করে নেই আমার মনের মতো করে দিয়ে নেই দেখি লিঙ্কডিং কলগুলো সাজেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন digital marketing digital digital advertising আছে ওকে একটা দিলাম digital marketing marketing marketer marketing expert okay marketing expert দিয়ে দিলাম অনলাইন কোর্স আমার রিলেটেড যেগুলো আপনি এভাবে ফাইন্ড করতে পারেন online online sorry online course online course এরকম করে আপনি মোটামুটি বিশটা থেকে পঁচিশটা ট্যাগ ইউজ করতে পারেন চাইলে আরও কমও করতে পারেন তো এটা করার পরে আপনি এখান থেকে এবার পোস্ট করে ফেলবেন আবার এখানে বলে দিতে পারেন যে কেউ এটা কমেন্ট করতে পারবে কিনা সেটা বলে দিতে পারবেন ওকে কন্টিনিউ সাকসেসফুলি এটা দেখেন আমাদের একটা পোস্ট হয়ে গেছে আপনার যদি ফ্রেন্ড থাকে বা ফলোয়ার থাকে মানে যারা কানেক্ট করছে আপনাকে তাদেরগুলো তারা আপনার এই ইটা দেখতে পারবে খুব ভালোভাবে দেখতে পারবে তো এখানে কতজন ভিজিটর হচ্ছে সব আপনি এখান থেকে অ্যানালাইটিস করতে পারবেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটা হচ্ছে পোস্টের কাজ সেমভাবে একই পোস্ট আপনি চাইলে আপনার গিকগুলো এখানে গিকের ইমেজ একটা দিয়ে সুন্দর করে ইমেজ বানিয়ে কিছু দিয়ে আপনি কি কি সার্ভিস দিতেছেন সেই সার্ভিসগুলো দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন ওই ফেসবুকে যেমন করে পোস্ট করছি আমরা ফেসবুক মার্কেটিংয়ে এখানে আপনি সেমভাবে পোস্টে মানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন দিয়ে আপনি একটা সুন্দর করে পোস্ট করতে পারেন অথবা আপনি তাদের ওইগুলো গ্রুপে জয়েন হওয়ার পর আপনি ওই গ্রুপগুলোতে পোস্টগুলো করে ফেলতে পারবেন সেমভাবে একই সিস্টেম তো এইটুকুই কাজ আপনারা করে ফেলবেন আশা করি মোটামুটি আপনারা এখান থেকে অর্ডার পাবেন আর প্রতিদিন টুকটাক আধা ঘন্টা হলে আপনি কানেকশন বাড়ায় যাবেন কানেকশন বাড়ায় গেলে যেটা হবে আপনি এখান থেকে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন যেটা ফাইবারে আপনি পারবেন না কারণ ফাইবারে আমি আগে বলছি ফাইবার কোনো দিন কারো সম্পূর্ণ কেরিয়ার হতে পারে না কারণ আজ কিছু একটা মেস্টেক করলেই অ্যাকাউন্ট চলে যায় কিন্তু এখানে যেটা আপনি সেফটিপূর্ণভাবে আছেন বিশ হাজার মেম্বার থাকলে আপনি একটা একটা পোস্ট করলে মোটামুটি বিশ হাজার মানুষ দেখা যান সেখান থেকে আপনি কিন্তু অর্ডার পাবেন মাসবি ভালো অর্ডার পাবেন আমি অনেকে দেখছি আমাদের অনেক বড় বাইরে আমাদের যারা ব্যাচের আগে ছিল যারা আঠারো সতেরোর দিকে ছিল তারা লিঙ্কডিং থেকেই মাসে নাও হলে মনে করেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপর ইনকাম করে শুধু লিঙ্কডিং থেকে বায়ার নেয় তারা লোকালি মানে ধরতে গেলে লোকালি কাজ করতেছে এখন আপনি এখানে কিন্তু আরও অনেক কিছু আছে আপনি চাইলে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে তাদের সাথে জব করতে পারেন জব ফাইন্ড করতে পারেন এখান থেকে salary service job okay post job দেখি কারা কারা পোস্ট জব করছে ওকে এখানে আমি জব পোস্ট করব না আমি দেখি জব কারা কারা পোস্ট করছে আমি সার্চ করি এখানে digital marketing digital marketing manager কাল লাগবে জব টাইপ ফুল টাইম এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং জব জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন job full time okay company কোন কোন কোম্পানিতে কাজ করতে চান বাংলাদেশি যেমন দারাজ আছে শপিং ওকে ড্রিমস আমি দারাজই দিয়ে দিই শো রেজাল্ট দেখি দারাজে কোনো জব আছে কিনা ওকে দারাজে একজন লাগবে আপনি দারাজের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে জব করতে পারবেন এখানে বড় বড় কোম্পানিগুলো আপনি এখান থেকে জবগুলো ফাইন্ড করতে পারেন বাংলাদেশ আমেরিকা সারা পৃথিবীতে ঢাকার ভিতরে জবগুলো ফাইন্ড করতে পারবেন ঢাকার বাইরে আমেরিকায় ধরেন আমেরিকার জব লাগবে তাহলে এখানে ইউএসএ লেখেন ইউএসএর জবের অ্যাপ্লাই করতে পারেন এগুলো সিভি লেখা অনেকটা ঝামেলা ডিজিটাল